নমস্কার বন্ধুরা মজার ধাঁধা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শরৎ চ্যাটার্জি চলে এসেছি একগুচ্ছ মজার ধাঁধা নিয়ে আপনাদের সামনে ভালো করে ভেবে দেখো তুমি দেখো তো বলতে পারো কি না শুনে মনে হবে খুব ইজি ভাবতে ভাবতে হবে ক্রেজি ভাবনা হাজার হাজার পথ তবু পাবে না খুঁজে সঠিক মত এই মনে হবে পেয়ে গেছি আমি বলি ভাবছো তুমি মিছি ভাবনা যত যাবে গুলে না খাওয়া যাবে ভুলে অবশেষে ফিরবে তোমার মতি উত্তর দেখে বলবে হ্যাঁ এত সহজ সত্যি চলে আসছি প্রথম প্রশ্নে বলো তো দেখি তুমি কার মায়ের বাবার ছেলে তোমার সব সময় শুরু এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টাইম আপ কি পারলে না উত্তরটি হলো ভাগ্নে অথবা ভাগ্নি ভাগ্নি অথবা ভাগ্নির মা তোমার দিদি দিদির বাবা আর তোমার বাবা একই অর্থাৎ তুমি তোমার ভাগ্নে অথবা ভাগ্নির মায়ের বাবার মেয়ে চলে আসছি পরের প্রশ্নে বলো তো দেখি কোন সে শয়তান নাকে বসে ধরে কান সময় শুরু এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টাইম আপ কি পারলে না উত্তরটি হলো চশমা চলে আসছি পরের প্রশ্নে বলো তো দেখি দেশ আছে মানুষ নেই নদী আছে জল নেই কি এটা সময় শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টাইম আপ কি পেরেছ তো আমিও পেরেছি উত্তরটা হলো মানচিত্র চলে আসছি পরের প্রশ্নে বলো তো দেখি কোন জিনিস আমরা বাজার থেকে কিনে আনি রান্নাও করি কিন্তু না খেয়ে ফেলে দিই সময় শুরু এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টাইম আপ উত্তরটি হলো তেজপাতা তেজপাতা আমরা বাজার থেকে কিনে আনি রান্নাও করি কিন্তু না খেয়ে ফেলে দিই কি ঠিক না চলে আসছি পরের প্রশ্ন বলতো দেখি এত বড় ফল রসে টলমল কাঁচাতে হলুদ আমি পেকে হই লাল যেখানে থাকি আমি পাবে না আমার নাগাল কি এটা এত বড় ফল রসে টলমল কাঁচাতে হলুদ আমি পেকে হই লাল কাঁচাতে হলুদ পেকে হয় লাল যেখানে থাকি আমি পাবে না আমার নাগাল কি এটা সময় শুরু এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টাইম আপ কি পারলে না উত্তরটি হলো সূর্য এত বড় ফল রসে টলমল সূর্য খুবই বড় কাঁচাতে হলুদ আমি পেকে হই লাল সূর্য যখন উদয় হয় তখন হলুদ কিন্তু সূর্যাস্তের সময় লাল হয়ে যায় যেখানে থাকি আমি পাবে না আমার নাগাল সূর্য যেখানে থাকে সেখানে সেটা সবার নাগালের বাইরে আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে বাই